ফাজাইলে তাবলিগের প্রথম পরিচ্ছদের দুই নম্বর আয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين এ মোহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम लोगों को समझाते रहिए क्योंकि समझाना ईमान वालों को नफ़ा देगा অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি লোকদেরকে নসিহত করিতে থাকুন কেননা নসিহত মুমিনদেরকে ফায়দা পৌঁছাইবে সুরা জারিয়াত আয়াত পঁচপান্ন মুফাসিরগণ লিখিয়াছেন ইহা দ্বারা উদ্দেশ্য হইল কোরআন শরীফের আয়াত শুনিয়া নসিহত করা কেননা এইরূপ নসিহত উপকারী হইয়া থাকে মুমিনদের জন্য উপকারী হওয়া তো স্পষ্ট কাফেরদের জন্য ইহা উপকারী এই হিসাবে যে নসিহতের বরকতে তাহারা ইনশা আল্লাহ মুমিনদের মধ্যে দাখিল হইয়া উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইয়া যাইবে বর্তমান যুগে ওয়াজ নসিহতের পথ প্রায় বন্ধ হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে সাধারণত শ্রোতার প্রশংসা লাভের জন্য প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করা উদ্দেশ্য হইয়া গিয়াছে অথচ নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য ভাষা পাণ্ডিত্য বক্তৃতা শিখে কিয়ামতের দিন তাহার ফরজ ও নফল কোনো আবাদত গ্রহণযোগ্য হইবে না